হ্যালো লেডিস অ্যান্ড জেন্টেলম্যান নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা কোর নেটওয়ার্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা করব সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমাদের এখান থেকে কয়েনটাকে উইথড্র নেওয়া আমাদের যে কোনো একটা ওয়ালেটে সেটা তারা অফিসিয়ালভাবে জানিয়েছে যেটা তারা মেটামাস্কে উইথড্র দেবে তার জন্য মেটামাস্কে আমাদেরকে তাদের মেইন নেটটা অ্যাড করে নিতে হবে আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা মেটামাস্কে তাদের মেইন নেটটা অ্যাড করে নিব খুব খেয়াল করে দেখবেন কারণ এইখানে এই মেইন নেটটা অ্যাড করার পরে এখান থেকে অ্যাড্রেসটা নিয়ে তারা যখন উইথড্র দেবে তখন যে পেজে উইথড্র দেবে সেখানে সাবমিট করতে হবে তারপরে সেখান থেকে আমাদের ব্যালেন্সটা কিন্তু এখানে আসবে এখানে যদি আপনি ভুল করেন তাহলে আপনার কয়েন কিন্তু উইথড্র আসবে না কোনোভাবেই নিয়ে আসতে পারবেন না এখানে পারফেক্টভাবে আপনি যখন ওয়ালেটটাকে সেট করবেন তখন আপনি একটা সঠিক অ্যাড্রেস পাবেন এবং উইথড্র এনাবেল হলে সেখানে এই সঠিক অ্যাড্রেসটা দিলে আপনার অ্যাকাউন্টে আপনার ব্যালেন্সগুলো সরাসরি চলে আসবে যেটা তারা উইথড্র দিবে সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক যদি আপনার মেটামাস্ক না থেকে থাকে তাহলে প্লে স্টোর থেকে আপনি মেটামাস অ্যাপসটা ডাউনলোড করে একটা অ্যাকাউন্ট করবেন এবং রিকভারি ফেসটা খুব যত্ন করে রাখবেন আর যদি আপনি পিসি ইউজার হয়ে থাকেন তাহলে পিসিতে আপনি কানেক্ট করতে পারেন আমি এখন মোবাইলে কিভাবে কানেক্ট করবেন সেটা দেখাচ্ছি মেটামাস্ক ডাউনলোড করে অ্যাকাউন্ট করার পরে সেটা যখন ওপেন করবেন ঠিক এরকম ইন্টারফেস দেখতে পাবেন আমার ওয়ালেটে আমি একটা অ্যাকাউন্ট অ্যাড করে রেখেছি এটা হচ্ছে আমাদের সাতশের টেস্ট নেটটা টেস্ট নেটে আমরা উইথড্র পাবো না এটা শুধুমাত্র টেস্টের জন্যে আপনার যদি নতুন অ্যাকাউন্ট হয় তাহলে আপনার এরকম এরকম দেখাবে না আপনার ড্যাশবোর্ডটা একটু অন্যরকম দেখাতে পারে চিন্তার কিছু নেই সিস্টেম একই আর আপনার যদি পুরনো অ্যাকাউন্ট হয় এখানে যদি অ্যাড করা থাকে কোনো অ্যাকাউন্ট তাহলে আপনারও সেখানে সেই অ্যাকাউন্টটা শো করবে যাই হোক এখানে আপনারা দেখতে পাবেন যেভাবেই থাকুক না কেন উপরের দিকে দেখতে পাবেন থ্রি লাইন একটা বাটন আছে এই থ্রি লাইনে ক্লিক করে দিতে হবে থ্রি লাইনে ক্লিক করে দিলে একটু নিচের দিকে এখানে দেখতে পাবেন সেটিং অপশন আছে এই সেটিং অপশনে আমরা ক্লিক করে দিব সেটিংয়ে ক্লিক করার পরে বেশ কয়েকটি অপশন আপনাকে দেখাবে এর মধ্যে একটু নিচে স্ক্রল করে গেলে এখানে নেটওয়ার্ক নামে একটা অপশন আসবে আমরা এই নেটওয়ার্ক অপশনটাতে ক্লিক করে দিব নেটওয়ার্কে ক্লিক করার পরে একেবারে নিচে আমাদের আর কোথাও দেখার দরকার নেই একেবারে নিচের দিকে দেখতে পাবেন অ্যাড নেটওয়ার্ক নামে একটা অপশন রয়েছে আমরা এখান থেকে এই অ্যাড নেটওয়ার্কে ক্লিক করব কারণ আমাদের এখানে একটা নতুন নেটওয়ার্ক অ্যাড করার দরকার এর পরে যে পেজে নিয়ে আসবে সেই পেজে আমাদেরকে দুইটা অপশন দেওয়া হবে একটা হচ্ছে পপুলার এবং আরেকটা হচ্ছে custom network by default popular select করা থাকবে আমরা কাস্টমটাকে সিলেক্ট করে নিব আমরা এখান থেকে একটা কাস্টম নেটওয়ার্ক অ্যাড করব এবার এখানে কিছু তথ্য দিতে হবে এই তথ্যগুলো কোথায় পাবেন আমি এখন পূরণ করে দিচ্ছি আপনাদের সামনে লাইভ যদি আপনারা এটা দেখে দেখে করতে পারেন খুবই ভালো আর যদি না পারেন কোনো সমস্যা নেই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি এই তথ্যগুলো প্রত্যেকটা অপশনের উপরে যে নাম লেখা আছে এই নাম লিখে লিখে লিখে তার নিচের ফাঁকা ঘরে কি লিখতে হবে সেটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে আপনারা একটু কষ্ট করে সেটাতে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে ঘুরে আসবেন সেখান থেকে তথ্যগুলো নিয়ে পূরণ করে দিতে পারবেন এছাড়াও আমাদের টুইটার হ্যান্ডেলে অলরেডি তথ্যগুলো দিয়ে দেওয়া হয়েছে সেখান থেকেও চাইলে দেখে নিতে পারেন টুইটারের লিঙ্কও ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে তথ্যগুলো আমি এখানে পূরণ করে দিব তবে তার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করি অনেকে ভিডিও দেখছেন তারা ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব করছেন না প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আমাকে সাপোর্ট করুন এবং ভিডিওতে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না তো প্রথমে আমাদের অপশন রয়েছে নেটওয়ার্ক নেম আমরা এখানে নেটওয়ার্ক নেমটা কি দেব আমি স্পেলিংটা মুখে বলে দিচ্ছি C O R E core space block chain B L O C K C H A I N core block chain এটা হচ্ছে নেটওয়ার্ক নেম এর পরের অপশন হচ্ছে আর সি ইউআরএল এটা আমি কপি করে এনে বসিয়ে দিলাম আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা কপি করে বসাতে পারবেন তবুও আমি একটু বলে দিচ্ছি এস টিটিপিএস ডট দুটো slash RPC dot coredao dot ORG slash এটা আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাবেন এত প্রেশার নেওয়া দরকার নেই সেখান থেকে কপি করে এনে বসিয়ে দিবেন এর পরের অপশন আমাদের রয়েছে চেইন আইডি চেইন আইডি তিনটা ওয়ান ট্রিপল ওয়ান সিক্স এরপরে আমাদের আছে স্যাম্বল স্যাম্বল হচ্ছে কোর সিও আর ই সবগুলো ক্যাপিটাল লেটারে দিবেন সিও আর ই কোর এরপরে আমাদের অপশন রয়েছে ব্লক এক্সপ্লোর ইউআরএল এটাও আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন এটা একটা লিঙ্ক এই লিঙ্কটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাবেন এছাড়াও টুইটার হ্যান্ডেলে দিয়ে দিয়েছি অলরেডি সেখান থেকে দুই জায়গার যে কোনো এক জায়গা থেকে আপনারা দেখে কপি করে নিয়ে এসে এখানে বসিয়ে দিবেন সব কিছু ঠিকঠাক মতো বসানো হলে এখানে রিচেক দিবেন কারণ এখানে ভুল হলে আপনার নেটওয়ার্কটা কিন্তু ঠিকঠাক করে অ্যাড হবে না কয়েকবার রিচেক দিবেন রিচেক দেওয়ার পরে অ্যাডে ক্লিক করবেন নিচে যে অ্যাড বাটনটা পাবেন সেই অ্যাড বাটনে ক্লিক করবেন বারবার করে বলছি এখানে একটু রিচেক করবেন কারণ এখানে ভুল হলে আপনার কিন্তু উইথড্রতে ঝামেলা হতে পারে অ্যাডে ক্লিক করার পরে এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কিছুক্ষণের মধ্যে আপনাকে একটা পপ আপ দেখাবে সেখানে লেখা থাকবে you have switched to core block chain MetaMask থেকে আপনাকে এই নোটিফিকেশনটা দিচ্ছে এটা কোর চেইন থেকে না নোটিফিকেশন যা দেখায় দেখাক আমরা পরবর্তীতে যদি কোনো ঘোষণা আসে এবং কোনো কাজ এখানে করতে হয় সেটা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দিব সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন একটু কষ্ট করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকবেন পপ আপটাতে আমরা জাস্ট গট ইট ক্লিক করে দিব গট ইট ক্লিক করে দেওয়ার পরে আমাদের কোর মেইন নেটের যে অ্যাকাউন্ট সেটা অ্যাড হয়ে গেছে এই মুহূর্তে এখানে আর কোনো কাজ আমাদের নেই এরপরে যখন উইথড্র অ্যাভেলেবেল হবে আমাদের মাইনিং অ্যাপসে তখন আমরা সেখানে এই অ্যাকাউন্ট থেকে রিসিভিং অ্যাড্রেসটা নিয়ে পেস্ট করে দিয়ে সেন্ড করলে আমাদের যে ব্যালেন্সটা অ্যাভেলেবেল হবে সেই ব্যালেন্সটা ওয়ালেটে চলে আসবে এবং ওয়ালেট থেকে আমরা যে কোনো এক্সচেঞ্জে এটাকে ট্রান্সফার করে সেল করে নিতে পারবো পরবর্তী স্টেপ ভিডিও আকারে দিয়ে দিব তার জন্যে আপনাদেরকে আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকতে হবে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন যাতে ভিডিওগুলো সবার আগে আপনার নজর এড়িয়ে না যায় ভালো থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে